হ্যাঁ ওকে সবাইকে ধন্যবাদ আমাদের আজকের ক্লাসে অ্যাটেন্ড করার জন্য আমরা এখন ক্লাস করব ফেসবুক পেজের পেজ প্রমোশন পেজ প্রমোশন বলতে এখানে কয়েকটা বিষয় আমরা ক্লিয়ার থাকা ভালো যে একটা বিষয় হচ্ছে আমরা শুধু ফেসবুকের পেজ প্রমোশন করব এই কথাই বলি বা আমি না যে কোনো বায়ারই বলবে আমাদের এই পোস্টটাকে বলবে ফেসবুক পেজ প্রমোশন আসলে ফেসবুক পেজ প্রমোশন বলতে যে কথাটা বোঝানো হয় এভাবেই বোঝানো হয় যে একটা পোস্ট যদি আপনি ফেসবুককে টাকা দিয়ে পোস্টটাকে ভাইরাল করেন পোস্টটাকে ভাইরাল করেন তাহলে সেটাকে বলা হয় ফেসবুক পেজ প্রমোশন আচ্ছা এখন ফেসবুক পেজ প্রমোশনের মধ্যে কেন একটা পোস্টকে ভাইরাল করার জন্য বা একটা পোস্টকে বুস্ট করা এটাকে অনেকে বলে বুস্ট করা পেজ এড করা পোস্ট এড এড করা সাইট এটা পেইড সরি এটা তো পেইড মার্কেটিং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি আমার কথাগুলো শেষ করে ফেসবুক পেজ পোস্ট করা বা বুস্ট করা বা পেজ প্রমোশন যাই বলেন না কেন প্রত্যেকটা জিনিসকেই যেভাবেই করেন না কেন এটা ফেসবুককে কিছু টাকা দিতে হয় সেই টাকাটা অবশ্যই ডলারের মাধ্যমে দিতে হয় আর সেটাকে বলা হয় ফেসবুক পেইড মার্কেটিং আচ্ছা যদিও সবাই ফেসবুক এইটাকে বলা হয় ফেসবুক পেজ প্রমোশন কিন্তু এটা কেউ বলে না যে আমার এইটা শুধু ফেসবুক পেজ প্রমোশন না এটা হচ্ছে আমার সাথে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আমার পরিচিতি আমার প্রোডাক্ট সেলস যেমন মনে করেন আমি যদি কোনো নতুন একটা কোর্স যদি লঞ্চ করি সেই কোর্সের জন্য আমি এটা সেই কোর্সের জন্য আমি কি করব একটা পোস্ট করব এখন সেই পুস্টটাকে বুস্ট করলাম সেই বুস্টটা যদি সেই বুস্টটা যদি আমি করি সেই বুস্টের কারণে আমার কয়েকটা বেনিফিট হবে একটা বেনিফিট হবে আমার আমার ব্র্যান্ডটাকে পরিচিত করব আমি বাংলাদেশ হোক আর যে কোনো পৃথিবীর যে যে জায়গায় আমি আমার পুস্টটা বুস্ট করি না কেন এই জায়গায় আমার ব্র্যান্ডটা কি হবে পরিচিত হবে আমি ব্র্যান্ডিং করলাম দুই নাম্বার বিষয় হচ্ছে আমার পেজের মধ্যে কিছু লাইক ফলোয়ার আসবে তিন নম্বর হচ্ছে আমার কিছু প্রোডাক্ট সেল হবে সেখানে প্রোডাক্ট আমি যদি প্রোডাক্টের জন্য পুস্ট করি আমার প্রোডাক্ট সেল হবে আর যদি আমি যদি পুস্ট আমার মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করানোর জন্য স্টুডেন্ট পাওয়ার জন্য দিলাম আমি কিছু স্টুডেন্ট পাইলাম তাহলে সেটাতে কি হইলো আমার এটা আমার একটা প্রোডাক্ট সেল মনে করেন এটাও আমার একটা প্রোডাক্ট সেল আমি প্রোডাক্ট সেল পাইলাম তাইলে বিষয়টা হচ্ছে কি দাঁড়ায় যে Facebook page market paid marketing বা ফেসবুক পেজ প্রমোশনের মাধ্যমে শুধু শুধু যে পেজের লাইক ফলোয়ার বাড়ে এরকম কিছু না আরও কিছু বিষয় আছে সেগুলো কি হয় বেনিফিটেড হয় আচ্ছা এখন একটা বিষয় আপনারা মনে রাখবেন যদি আপনারা কোনো পেজ ক্রিয়েট করেন যে এই পেজটাতে আপনি ভিডিও দিবেন ভিডিও আপলোড দিবেন ভিডিও আপলোড দিয়ে দিয়ে সেই পেজটাকে আপনি কি করবেন মনিটাইজ করবেন এরকম যদি কোনো চিন্তাধারা থাকে তাহলে আপনারা দয়া করে বলেও কখনোই বুস্ট করবেন না কোনো পোস্টকে বুস্ট করবেন না কোনো প্রমোট করবেন না যদি করেন যদি কখনো করেন তাহলে সেই পেজকে আর মনিটাইজ করতে পারবেন না সেই পেজ থেকে আপনি ইনকাম ইনকামের জন্য নিয়ে আসতে পারবেন না কথা বুঝতে পারছেন কোনো পেজ যদি মনিটাইজ করতে হয় ভিডিও দিয়ে যদি আপনি পেজ আচ্ছা মানে আমি ধরেন যে সাপোজ একটা ব্লগ করি ধরেন রাস্তায় যদি আমি কোনো ভিডিও করি আমি প্রতিদিন আমি মানে মাঝে মধ্যে আমি যদি ভিডিও করে আপলোড করি এবং সেই জিনিসটা কি মনিটাইজ কি করবো না এই জিনিসটা বুঝতে পারলাম না আচ্ছা এখানে আজকে আমি দেখাইবো আপনাকে পেইড মার্কেটিং অর্থাৎ ফেসবুককে টাকা দিয়ে আপনি মার্কেট একটা পোস্টকে ভাইরাল করা আপনার পেই এখানে পোস্টকে ভাইরাল করার মধ্যে হচ্ছে আপনার পেজের লাইক ফলোয়ার বাড়ানো আপনার প্রোডাক্ট সেল করা আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা আপনার ব্র্যান্ডিংকে পরিচিত করা আপনার গ্রুপকে পরিচিত করা আপনার নিজেকে পরিচিত করা এই বিষয়গুলোর জন্য আপনি যে এই যে আপনার ভিডিও আপনার যে প্রমোটিং এর যে কথাটা বললেন এটা কি আপনার যে কোনো মানে শুধু ভিডিও রাইজের জন্য আর কি অ্যাভেলেবেল হবে না এটা না না আমি শেষ করি কথা শেষ করি তাইলে আপনি বুঝতে পারবেন ওকে এখন আমরা ক্লাসের মধ্যে প্রশ্ন না করি ক্লাস শেষে প্রশ্ন করি না এখানে প্রশ্ন করতে পারেন সমস্যা নাই প্রশ্ন করতে পারেন তবে হ্যাঁ হ্যালো ভাই এই কোশ্চেনগুলো দরকার আছে ভাই খুবই ক্রিটিক্যাল খুঁটিনাটি মতো করবেন সমস্যা নাই আপনি ফেসবুক খুবই ক্রিটিক্যাল জিনিস হ্যাঁ ইচ্ছা মতো করতে পারেন কোনো সমস্যা নাই তবে যে টপিক কথা বলি টপিকটা শেষ হওয়ার পরে করবেন ওকে আচ্ছা করা দেখেন তো আচ্ছা ওকে আপনারা আবার শুনেন মন দিয়ে শুনেন আমরা পেইড মার্কেটিং যখন করব তখন অবশ্যই এটাকে বলা হয় একটা পোস্টকে বুস্ট করা ঠিক আছে এই পোস্টকে বুস্ট করা বা পেজকে প্রমোট করা অনেকে বলে পেজকে প্রমোট করাও বলে এই পেজকে প্রমোট করতে হইলে টাকা দেওয়া লাগে ফেসবুককে সেটা ডলারের মাধ্যমে দিতে হয় মাস্টার কার্ড অথবা বিভিন্ন সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে আপনি দিবেন কিন্তু আপনার চিন্তা হইলো যে না আপনি সবসময় ভিডিও দিবেন একটা পেজের মধ্যে ভিডিও দিবেন এই পেজ প্রত্যেককে আপনি ইন ফিউচারে যে কোনো একটা মুহূর্তে আপনার পেজটা চাচ্ছেন আপনি মনিটাইজ করবেন এবং এই পেজের মাধ্যমে আপনি ইনকাম করবেন মনি ভিডিও দিয়ে দিয়ে আপনি ইনকাম করবেন তাহলে এখানে আপনার বিষয়টা হচ্ছে ওই পেজে আপনি কখনোই কোনো পোস্ট বুস্ট করবেন না এই পেজে কখনোই আপনি পোস্ট বুস্ট কইরা যদি পেজ প্রমোট করিয়া যদি আপনি কোনো লাইক ফলোয়ার আনেন সেই পেজটা আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না যদি অ্যাপ্লাই করেন তাহলে সেই অ্যাপ্লাইটা আপনার ডিজেলাও হয়ে যাব আমি কি আপনাদের বিষয়টা ক্লিয়ারলি বুঝাইতে পারছি মনিটাইজ করলে কি লাভ হয় মনিটাইজ করলে লাভ হয় আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এই যে ভিডিও দেখ আচ্ছা ভাই আমি এখন কয়েকটা কথা বলি যে মনিটাইজ আমি ধরেন যে রেগুলার মনে করেন ভিডিও করি কিংবা সেই ভিডিওটা যদি আমি ধরেন যে অনেকগুলো করার পর আমি কতদিন পর মনিটাইজ করার জন্য মানে আবেদন করতে পারবো আচ্ছা এখানে কতদিন না আপনার প্রথম নাম্বার হচ্ছে পেজের মধ্যে দশ হাজার লাইক অথবা ফলোয়ার হইতে হইব ঠিক আছে দুই নাম্বার হচ্ছে আপনি এই পেজের মধ্যে যে কোনো সিক্সটি ডেইজের ভিতরে ছয় ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম তৈরি করতে হইব যে কোনো সিক্সটি ডেইজের ভিতরে প্রথম নম্বর হচ্ছে আপনার পেজের মধ্যে দশ হাজার লাইক অথবা ফলোয়ার আনতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম আনতে হবে অর্থাৎ আপনার ভিডিওগুলোকে যে কোনো ষাট দিনের ভিতরে মানুষ ষাট হাজার ঘন্টা যদি দেখে তাহলে আপনি তখনই আপনাকে ফেসবুক অটোমেটিকলি নোটিফিকেশন দিবে পেজটাকে মনিটাইজ অ্যাপ্লাই করার জন্য তখন আপনি মনিটাইজ অ্যাপ্লাই করবেন মনিটাইজ অ্যাপ্লাই করার পরে আপনাকে রিভিউ করবে পেজটা রিভিউ করবে অনেক কিছু চেক করবে তারা প্রায় 15 দিন টাইম নিয়ে 15 দিন টাইম তারা আপনার পেজটাকে অনেক ধরনের লুক আফটার করবে কোন ধরনের ভায়োলেন্সি আছে কিনা আপনি পেজ প্রমোশন করে কোনো লাইক ফলোয়ার আনছেন কিনা আপনার ভিডিও কিনা আপনার নিজের ক্রিয়েট ভিডিও কিনা কোনো কোথাও থেকে কোনো ভিডিও আইন না এডিটিং করে দিয়েছেন কিনা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তারা দেখবে দেখা যদি দেখে না তাদের সব ধরনের টার্ম অফ কন্ডিশন আপনি মেনে চলছেন তখনই আপনাকে মনিটাইজটা দিয়ে দিবে অর্থাৎ অ্যাপ্রুভটা করে নিবে অ্যাপ্রুভ করার পর থেকে আপনি যে ভিডিওগুলো দিবেন প্রত্যেকটা ভিডিও থেকে আপনার রেমিটেন্স আর্ন হবে রেমিটেন্স মানে ডলার আর্ন হবে একটা ভিডিও যদি যখন আমি যদি দেখি তাহলে সেই ভিডিও থেকে ইনকাম হবে আপনারা সবাই দেখেন মন্দি অনেক সময় ফেসবুকে ভিডিও দেখার সময় ভিডিওর মধ্যখানে অ্যাডভার্টাইজ চলে আসে এই অ্যাডভার্টাইজটা কার কোথায় আসে অ্যাডভার্টাইজটার ফেসবুক অংশে কিছু অংশে নেই আর কিছু অংশ যার পেজের ভিডিও দেখলাম তার পেজের মধ্যে কিছু ইনকাম হয় এই জন্য মানুষ বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষই ভিডিও দিয়ে ফেসবুকে ভিডিও দিয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কথা বুঝতে পারছেন হিরো আলম থেকে হিরো আলম তো ফেসবুকে ভিডিও দিয়াই তো আজকে জিরো থেকে হিরো হয়ে গেল স্যার আপনাকে একটা কথা বলি আমি হ্যাঁ বলেন আমি আসলে ফেসবুক সম্পর্কে কিছুটা ধারণা আছে বুঝছেন এই কেমনে মনিটাইজ করে কেমনে কি করতে হয় এখন ওইখানের মধ্যে অনেকে দেখি যে ফ্রি প্রমোশন করে একটা ফ্রি প্রমোশন করা যায় বুঝছেন তো কিছু কথা বলতে দিয়েছি একটা ফ্রি প্রমোশন করা যায় বুস্ট অনেক কিছু এটাকে শেয়ারিং ভাবে বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে বুঝছেন এখন আমি বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে যদি করি তাহলে কি আমার পেজটা মনিটাইজ হবে না না গ্রুপে শেয়ার অন্য জিনিস কিন্তু আপনি টাকা দিয়ে কিনা অন্য জিনিস বুঝতে পারছেন এখন যদি আমি এখন আবার আরেকটা সিস্টেম আছে আমি কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি যেটাকে বলে অর্গানিক ফলোয়ার না বট ফলোয়ার আছে না এটা হুম ফলোয়ার কিন্তু অনেকে দেখলাম মনিটাইজ করছে ওয়াচ আওয়ার কমপ্লিট করছে 6 লক্ষ মিনিট ওয়াচ আওয়ার কমপ্লিট করছে করার পর মনিটাইজের তো দুই তিনটা ধাপ আছে যেমন স্টার মনিটাইজ আছে স্টার মনিটাইজ করা করে ফেলে এবং ইনস্ট্রিম অ্যাডটাও করে ফেলে ফেসবুকে কিন্তু আমি যে সময় আমি যখন করছি জিনিসটা আমার আমার আশেপাশে যা তাদের থেকে আমি জিনিসটা দেখছি নলেজটা নিয়েছিলাম আমি ওদের গুলো হয়ে গেছে কিন্তু আমারটা মিস্ট্রিম একটা অন করতে পারি না আমি এখন এটা কি জন্য এটা কি কোনো বট ফলোয়ার নেওয়ার কারণে নাকি অন্যান্য কিছু এগুলো এগুলোর কারণে কি হয় না এটা আচ্ছা, এখানে আপনি মার্কেটিং করে ফলোয়ার আনাটাও আপনার একটা অন্য একটা সার্ভিস আপনার বাচ্চা কার জানে কথা বলতেছে আপনি মাইক্রোফোনটা অফ করেন শুধুমাত্র আপনারা যখন কথা বলবেন তখন মাইক্রোফোনটা অন রাখবেন আদারওয়াইজ আপনারা মাইক্রোফোনটা অফ রাখবেন প্লিজ আচ্ছা দেখেন আপনি যদি মার্কেটিং কইরা মানে বিভিন্ন গ্রুপে শেয়ারের মাধ্যমে যদি ফলোয়ার আনে তাহলে আপনি স্ট্রিম যে মনিটাইজটা ওইটা পাবেন না একদম অর্গানিক কোনো ধরনের টাচ ছাড়া যদি আপনার আপনি আমার চোখের সামনে একটা ভিডিও আসছে সেই ভিডিও থেকে যে পেজটা পেজটার ফলো আসছে আমি ফলোটা দিয়ে দিলাম এই রকম যদি ফলোয়ার আসে তাহলে আপনি সব ধরনের রেসপন্স রেস পাবেন এখানে কোনো সমস্যা হবে না কিন্তু মার্কেটিং করেও যদি পেজে কিছু নিয়ে আসেন তাহলে তখন আপনি কিছু আপডেট লেভেলের যে মনিটাইজটা আছে সেটা পাবেন না কথাটা বুঝতে পারছেন যাই হোক এই বিষয়গুলো নিয়ে আপনার না মার্কেটিং এর জন্য ক্ষতি হবে না খুব একটা ক্ষতি হবে না তবে মানে যত ধরনের সম্ভব আপনারা চাইবেন যে ভিডিও দিলে একসময় ফেসবুকের একটা বিষয় কি বলেন আমি শুনে মনেন ফেসবুকের ভিডিওগুলা কোনো না কোনো একটা সময় ভাইরাল হয় মানে র্যাঙ্ক করে যেটাকে আমরা বলি স্বাভাবিক কথা র্যাঙ্ক করে কোনো না কোনো সময় যদি আপনি অর্গানিক ভিডিও হয় আর সব সময় যদি প্রত্যেক দিন ভিডিও দেন আপনি তিন চার মাস পরে দেখবেন একটা দুইটা ভিডিও ভাইরাল হয়েই গেছে আর একটা দুইটা ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায় তাহলে আপনার একটা পেজ ওঠা আর দশ পনেরো দিনের চেয়ে বেশি সময় লাগে না কারণ ইউটিউবের চাইতে বেশি সংখ্যক মানুষ ফেসবুকে আছে এবং ফেসবুকে আপনি ইচ্ছা নাও যদি করেন তাহলে ফেসবুকে ঢুকবেন ঢুকার সাথে সাথেই আপনার চোখের সামনে একটা ভিডিও চলে আসবে আপনার পেজটা সামনে চলে আসবে কথা বুঝতে পারছেন তো এই জন্য ফেসবুকের ফেসবুকে যদি আপনি অ্যাক্টিভ থাকতে পারেন এবং অর্গানিক যদি আপনি রিয়েল ভিডিও দিতে পারেন এবং একটু মানে মানুষে পছন্দ করে সেরকম ভিডিও দিতে পারেন তাহলে আপনি একটা ফেস উঠানোর জন্য বেশি সময় লাগে না সেখানে একটা ইউটিউব চ্যানেল উঠাইতে অনেক কষ্ট হয় কারণ ইউটিউব সবাই দেখে না এক নাম্বার হচ্ছে ইউটিউব সবাই দেখে না তারপরে ইউটিউবে তো সবার দরকার নাই যখন হয়তো ভালো লাগলো না লাগ একটু মনের খারাপ অবস্থা তখন সে ইউটিউবে ঢুকলো এখন সবার আবার ইউটিউবে আরেকটা বিষয় হচ্ছে সবার একই নলেজ নিয়ে ঢুকে না কেউ গান শোনার জন্য ঢুকে কেউ সিনেমা দেখার জন্য ঢুকে কেউ ফানি ভিডিও দেখার জন্য ঢুকে কেউ ক্লাস দেখার জন্য ঢুকে হ্যাঁ অনেকে অনেক ধরনের থিম নিয়ে চিন্তা নিয়ে ঢুকে সো দ্যাট সে আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করা একটু কষ্টের কিন্তু ফেসবুকে হয় কি আপনি চাইলেও ভিডিও দেখতে পারবেন না চাইলেও এখানে আপনার চোখের সামনে ভিডিও চলে আসে দেখবেন কোথাও জীবনেও দেখছি না একটা মানুষের ভিডিও চলে আসছে আমার চোখের সামনে ভালো লাগলে এটা আমি দেখে ফেলছি আমি যদি দেখি তাহলে এটা রিচ বাড়তেছে ভিউ বাড়তেছে ওয়াচ বাড়তেছে মানে আমার এই ভিউ এবং ওয়াচ বাড়ার কারণে আরেকটা মানুষের সামনে অটোমেটিকলি গিয়ে এটা রিচ করবে কারণ তখন ফেসবুক অ্যালগারিদম বুঝতে পারবে যে এই ভিডিওটা ভালো এই জন্য যে মানুষের চোখের সামনে যাচ্ছে সেও ভিডিওটা দেখতেছে কথাটা বুঝতে পারছেন এই জন্য ফেসবুকের প্রথম নম্বর কাজ হচ্ছে আপনি রেগুলার নিজের ক্রিয়েটিভ ভিডিও দেয়া এবং ভিডিওর মানটা একটু ভালো হতে হবে এবং ভিডিওর অন্যান্য যে বিষয়গুলো সেগুলো আপনি ঠিক কইরা সাউন্ড ঠিক রাখবেন ভিডিওর মান ঠিক রাখবেন বা তারপরে হচ্ছে আপনি কোনো রক্ত বোঝা যায় এরকম কোনো ভিডিও দিবেন না কোনো মারামারির অতিরিক্ত মারামারির কোনো ভিডিও দিবেন না তারপরে হচ্ছে মানুষের ক্ষতি হয় এরকম কোনো ভিডিও দিবেন না মানুষ ভয় পায় সেরকম কোনো ভিডিও দিবেন না তারপরে হচ্ছে অন্যেরকে আঘাত করে ভিডিও দিবেন না রাষ্ট্রবিরোধী কোনো ভিডিও দিবেন না ফেসবুক বিরোধী কোনো ভিডিও দিবেন না এই বিষয়গুলা মাইনা যদি আপনি দিতে পারেন তাহলে উইদিন সিক্স মান্থের ভিতরে আপনি একটা রেজাল্ট পাবেন তবে শর্ত হচ্ছে আপনি প্রত্যেক দিন ভিডিও দিতে হইবে এটা হচ্ছে শর্ত ওকে এটা যেরকমই হোক কিন্তু সেফ থাকতে হবে আচ্ছা আসসালামু আলাইকুম স্যার আমার মনে হয় আজকে স্যার সবাই অনেক বেশি প্রশ্ন করতেছে তাহলে আজকে আমরা কি প্রশ্ন উত্তর পর্বই খেলি স্যার আপনারা প্রশ্ন করেন শেষ এখন মোটামুটি আর উত্তর যেটা ছিল ক্লিয়ার করছি এইটাই হ্যাঁ না আশা করছি মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে আর যদি কারো থাকে তাহলে আপাতত স্টপ রাখেন ক্লাসের এন্ডিংয়ে আবার প্রশ্ন পর্ব থাকবে তখন আপনারা ইনশাল্লাহ প্রশ্ন করবেনই হ্যাঁ ওকে আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করছি একটা পেজ ক্রিয়েট করছি কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয় আপনারা যারা জানেন তাদেরকে কংগ্রেচুলেশন আর যারা জানেন না তারা আমার ক্লাসের ভিডিওটা দেখে নেবেন আমি ভিডিওটা দিয়ে দিব আবদুল্লা ভাই আপনি গ্রুপে ভিডিওগুলো শেয়ার করে দেন ওই যে ফেসবুকের পেজ নিয়ে বিভিন্ন প্রশ্নের ভিডিও আছে এটা আর গত ক্লাসের ভিডিওটা আপনি ফেসবুকে গ্রুপে শেয়ার করে দেন ওকে আমরা এখন একটা পোস্ট কি করব ফেসবুকে আপলোড করব ফেসবুক পেজে প্রথমে পোস্টটা আপলোড করব তারপরে কি করব আমরা প্রমোট করব আচ্ছা এখন আমি আগে একটা পেজ রেডি একটা পোস্ট রেডি করি আচ্ছা ফেসবুকের একটা পোস্টের জন্য আপনার সাইজ আপনার যদি ক্যানভা নামক একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যার থাকে তাহলে ক্যানভাস সফটওয়্যার দিয়েও আপনি কি করতে পারেন একটা ফেসবুকের পোস্ট রেডি করতে পারেন অথবা আপনি গ্রাফিক্স ডিজাইন জানা থাকলে গ্রাফিক্স ডিজাইন দিয়ে একটা পোস্ট রেডি করতে পারেন অথবা আপনি যদি অন্য কোনো পোস্টকে সাইজ করতে চান তাহলে আপনি ফেসবুক পোস্ট সাইজ নামে আপনি আপনার গুগলে সার্চ দিবেন গুগলে সার্চ দিলে এই যে দেখেন চলে আসছে এক হাজার আশি ইন্টু তেরোশো পঞ্চাশ পিক্সেল আচ্ছা আমি একটা পোস্ট এখানে ক্রিয়েট করা আছে এই পোস্টটাকেই মনে করেন আমি কি করব প্রমোট করব তাইলে এটা আমি একটু আমার ফেসবুকের পোস্টের সমান করে এটা করি রিসাইজ করলাম রিসাইজ করার পরে এটা উঠাই দিলাম পিকজেল সিলেক্ট করলাম এক হাজার আশি আর তেরোশো কত জানি তেরোশো পঞ্চাশ ওকে ওকে দিয়ে দিলাম ফাইল সেভ ওকে আমার সেভ হয়ে গেছে এটা দেখেন আমার ফেসবুকের পোস্টের একটা সাইজ রেডি করলাম এটা আপনার একটা পোস্ট আছে এই পোস্টটাকে আপনি ফেসবুকের জন্য সাইজ করবেন এই ওয়েতে গিয়ে আপনি সাইজ করতে পারেন কোনো সমস্যা নাই অথবা আপনি আপনার ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো ওপেন করে করতে পারেন অথবা আপনি ক্যানভা দিয়েও ক্রিয়েট করতে পারেন ক্যানভা দিয়ে ক্রিয়েট করতে হয় কীভাবে সেটা অন্য ক্লাসে দেখাইবে এখন একটু লেট হয়ে যাবে এই জন্য এইভাবে করে দিচ্ছি ওকে আমি আমার এই পোস্টটা আমি কি করব এখান থেকে এই যে দেখেন আপনি বাম পাশে আছে প্রমোট আপনার বাম পাশে আছে প্রমোট প্রমোট এই প্রমোট অপশনে আমরা ক্লিক করলাম প্রমোট অপশনে ক্লিক করে আমরা সামনের দিকে আসব আচ্ছা দেখেন এখান থেকে আছে দেখেন আপনি তিনটা অপশন আছে একটা অপশন হচ্ছে কি একটা অপশন হচ্ছে আপনি get started with automated ads create new ads আর হচ্ছে বুস্ট পোস্ট আচ্ছা গেট স্টার্ট হচ্ছে গেট স্টার্ট হচ্ছে অটোমেটিক একটা পোস্ট যদি হয় যে আপনার আগে একটা পোস্ট আছে সেই পোস্টটাকে আপনি অটোমেটিকলি দিতে চাচ্ছেন এটা অটোমেটিকলি হয়ে যাবে যেমন get personalized ads that adjust over time to have you get better result আচ্ছা এটা হচ্ছে আপনি একটা পোস্ট নতুন করে একদম ক্রিয়েট করবেন ক্রিয়েট করে এই পোস্টটা আপনি এখানে দিবেন এইটা এইটার জন্য আচ্ছা আপনি যদি একটা পোস্টকে বুস্ট করতে চান তাহলে এটা তিনটাই আপনার একই মানের একই অবস্থার একই রেজাল্টের কথা বুঝতে পারছেন আচ্ছা আমরা ক্রিয়েট নিউ পোস্টে ক্লিক করি আমরা প্রথমে ক্রিয়েট নিউ পোস্ট একটা জিনিস আপনারা সবাই মনে রাখবেন দুই সাল থেকে তেইশ সালের কিছুদিন আগ থেকে আমাদের ফেসবুক অ্যালগোরিদমের মধ্যে অনেক সিস্টেম চেঞ্জ হয়ে আসছে আপনারাই হয়তো অনেকেই ফেসবুকের পুস্ট বা বুস্টের জন্য অনেকেই এক্সপার্ট আছেন আপনারা হয়তো নতুন করে দেখতে পারেন আমার আপনারাও যেটা দেখতেছেন সেটা আমাদের জন্য নতুন এই জন্য একটু স্লোলি আমি সামনে বাড়বো এবং আপনারা খেয়াল রাখবেন যে সবগুলো জায়গা ঠিক আছে কিনা যেহেতু অনেক অ্যালগোরিদম চেঞ্জ হয়ে আসছে নতুন করে একদম নতুন করে আসতেছে এবং আমরা নতুন করে চেষ্টা করব দুই সালের আপডেট বার্সন অনুযায়ী একটা পোস্টকে বুস্ট করা আচ্ছা দেখেন আমাদের সামনে এই পেজটাই আসবে এই পেজটাই আসবে আমরা ক্রিয়েট নিউ পোস্টের মধ্যে ক্লিক করার পরে এই পোস্টটাই আসবে এবং এখানে আমরা দেখেন এক আই অ্যাকসেপ্ট একটা অপশন আছে আপনারা যদি চান তাহলে এই বিষয়টা পড়তে পারেন Facebook advertising policy prohibit advertise from using এই বিষয়টা আপনি পড়তে পারেন পড়িটা ভালো করে বুঝতে পারেন বুঝবেন এটা বুঝবেন আপনারা পড়বেন পলিসিগুলা নিয়ে জানবেন তারপরে হচ্ছে আপনি এই আই অ্যাকসেপ্টেড এই অপশনটা আপনি ক্লিক করবেন ওকে আমি আই অ্যাকসেপ্টেডে ক্লিক করলাম কি লিখছে certification require matter require advertiser for to confirm complaints with our non-discrimination advertising policy before এই যে দেখেন এই যে একটা অপশন নতুন কইরা দিছে এটা কিন্তু আগে ছিল না এটা আজকে নতুন দেখতেছি ওই গত কিছুদিন আগে ক্লাস করছি সেই ক্লাসটাইতেই আমি দেখছি না ওকে সার্টিফিকেট পলিসিটা একটু দেখে নেই কি দিয়েছে সার্টিফিকেট পলিসিতে আসেন আপনারা কি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি targeting an ad for a job clothing shop in a way intended exclude women অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে এই ওয়েতে আপনার পুষটা হবে না বুঝতে পারছেন এই ওয়েতে পুষটা হবে না আমরা ওকে ক্রিয়েট নিউ পোস্ট আচ্ছা দেখেন আমরা নতুন এই অপশনটা একটু ভালো হইলে দেখি প্রথম এই জায়গা থেকে আমরা নতুন করে আসি গোল এই অপশনটা রাখেন এখন পরে বুঝবেন এখন দেখেন প্রথমেই দেখেন goal what result would you like for this ad আচ্ছা এই এডের মাধ্যমে আপনি কী রেজাল্ট চাচ্ছেন কী চাচ্ছেন এই এডের মাধ্যমে automatic lets Facebook select the most relevant goal based on your settings এইটা কি আপনি অটোমেটিকলি চাচ্ছেন নাকি কোনো চেঞ্জ চাচ্ছেন চেঞ্জ যদি চান তাহলে চেঞ্জে ক্লিক করবেন চেঞ্জে ক্লিক করার পরে এই যে অপশনগুলো আসছে দেখেন গেট মোর কলস আচ্ছা অটোমেটিক যেভাবে আছে ওইভাবেই তাকবে নাকি গেট মোরস কল আপনাকে মানুষ কল করবে ঠিক আছে আচ্ছা কল যদি সিলেক্ট করি তাহলে কল মানুষ আমাকে কল করবে যখন আমি পুস্টটা বাইরে ফেসবুককে টাকা দিব যখন আমার পেজটা পোস্টটা প্রমোট শুরু হয়ে যাবে পেজটা প্রমোট শুরু হয়ে যাব তখন আমাকে মানুষ কল করবে আচ্ছা আমি যদি চাই গেট মোর ওয়েবসাইট ভিজিট তাহলে আমার এই পোস্টের মাধ্যমে মানুষ আমার পোস্টের ক্লিক করলে আমার ওয়েবসাইটের মধ্যে কি করবে ভিজিট করবে আমার যদি কোনো ওয়েব মানুষকে ওয়েবসাইটে ভিজিটর হিসাবে নিতে চাই তাহলে আমার আমি এই অপশনটা সিলেক্ট করে দিব আপনারা কাজ পাইবেন অনেক সময় কি করবেন বায়ার দেখবেন আপনাকে আইসা বলবে I want to move traffic from Facebook in my website হ্যাঁ আপনাকে একজন বায়ার আগে বলবে যে আমার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক চাই ফ্রম ফেসবুক থেকে বলতে পারে অথবা বলতে পারে ফেসবুক না আমি প্রচুর পরিমাণে ট্রাফিক চাই এখন আপনি আমাকে কিভাবে ট্রাফিক দিবেন ওকে ট্রাফিক দেওয়ার দুইটা ওয়ে আছে সে বলছে আপনাকে একদম অর্গান অর্গানিক ট্রাফিক চাচ্ছে এবং সে চাচ্ছে রিয়েল ট্রাফিক যে মানুষগুলা অটোমেটিক ট্রাফিক মানে কি ট্রাফিক মানে হচ্ছে ভিজিটর ট্রাফিক মানে হচ্ছে ভিজিটর আপনার রিয়েল ভিজিটর চাচ্ছে ওয়েবসাইটে দুই ধরনের ট্রাফিক দেওয়া যায় এক ধরনের ট্রাফিক হচ্ছে আপনার কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে দেয়া যায় সেগুলো আবার রিয়েল না হ্যাঁ সেগুলো অ্যাক্টিভ না আর যদি আপনি এইভাবে ট্রাফিক দেন ওই যে পোস্টকে বুস্ট কইরা বা প্রমোট কইরা বা অ্যাডভার্টাইজিং কইরা এইভাবে যদি আপনি ট্রাফিক দেন তাহলে সেই ট্রাফিকগুলো রিয়েল মানুষগুলোই ট্রাফিক হবে আমি ফেসবুক পোস্টের মধ্যে ক্লিক করলে সরাসরি কী করব তার ওয়েবসাইটের মধ্যে চলে যাই কথা বুঝতে পারছেন তো সো দ্যাট আপনাকে এসে বলবে যে আমার রিয়েল ট্রাফিক তখন আপনি কি করবেন বলবেন হ্যাঁ আমি দিতে পারবো তখন বলবে আপনি কিভাবে দিবেন যে দেখেন আমি হচ্ছে বেশ কিছু ওয়ে আছে আমার কাছে ওয়ে আছে আমি আপনার ফেসবুক পেজে প্রমোট করব ফেসবুক পেজ প্রমোট করলে আপনি আপনার এখানে একটা পোস্টকে প্রমোট করে দিব সেখান থেকে মানুষ ট্রাফিক হিসাবে আপনার ওয়েবসাইটে যাইব দুই নাম্বার হচ্ছে আমি আপনার জন্য গুগলে একটা অ্যাডভার্টাইজ তৈরি করে দিব আপনার গুগলের অ্যাডভার্টাইজের মাধ্যমে আপনার ওয়েবসাইটটাকে আমি র্যাঙ্ক করে দিব গুগলে তাহলে আপনার ওয়েবসাইটটা অটোমেটিকলি র্যাঙ্ক হয়ে যাবে সেখান থেকে ট্রাফিক আসবে কথা বুঝতে পারছেন তো সদেট এখানে বেশ কিছু ওয়ে আছে সেই ওয়েগুলো ইউজ করে আপনি দিতে পারেন আচ্ছা তারপরে হচ্ছে get more message get more message হচ্ছে মনে করেন আপনি কোনো প্রোডাক্ট সেল করবেন এখন প্রোডাক্ট সেল করার জন্য সরাসরি যদি আপনি দেখেন যদি আপনি দারাজের কোনো প্রোডাক্ট সেল করতে চান তাহলে সরাসরি ফেসবুকের মধ্যে ক্লিক করে মানুষ দারাজে তার প্রোডাক্টের মধ্যে যা দারাজ এমনভাবে সেভ করে রাখছে যে আপনি বিকাশ থেকে পেমেন্ট দিবেন তারপরে আপনার ঠিকানায় অটোমেটিকলি প্রোডাক্টটা চলে আসবে কিন্তু আপনি এমন একটা পেজ তৈরি করছেন যে পেজের কিছু প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন যে প্রোডাক্টগুলো সেল করার আগে আপনি কি করতে চাচ্ছেন মানুষকে মেসেঞ্জারের সাথে মেসেঞ্জারে তার সাথে কন্ট্যাক্ট কইরা তাকে কথা বইলা তারপরে আপনি কি করতে চাচ্ছেন প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন তাহলে আপনি ওই সময় গেট মোর মেসেজ দিবেন গেট মোর মেসেজ দিলে আপনাকে মানুষ মেসেজ করবে get more page like get more page like যদি দেন তাহলে আপনার পেজের মাধ্যমে মানুষ লাইক করবে আপনার পেজের ফলোয়ার বাড়বে লাইক বাড়বে গেট মোর লিডস লিডস মানে কি লিডস মানে হচ্ছে লিডস মানে হচ্ছে তথ্য আপনার মানুষ আসবে যে বলেন একটা কাজ আছে ডিজিটাল মার্কেটিংয়ের কাজের মধ্যে একটা সেক্টর আছে লিড জেনারেশন লিড জেনারেশনের কাজটা হচ্ছে দুই কয়েক ধরনের আছে তার মধ্যে ফেসবুক পেজ প্রমোটের মাধ্যমে লিড জেনারেশনের কাজ হয় এই এই অপশনটা আপনি যদি সেট করে দেন তাহলে মানুষ আপনাকে কি করবে যখন আপনার পোস্টের উপরে মানুষ ক্লিক করবে তখন তার ইনফরমেশনগুলো তার কন্ট্যাক্ট নাম্বার তার ইমেইল অ্যাড্রেস তার নাম ঠিকানা ইনফরমেশন যা আছে ইত্যাদি আপনার কাছে অটোমেটিকলি চলে আসবে কথা বুঝতে পারছেন সো দ্যাট আপনি কি করবেন আমি দিচ্ছি মনে করেন আমার গেট মোর মেসেজ আমার প্রচুর মেসেজের দরকার এই জন্য আমি মেসেজটা এখানে সেভ করে দিচ্ছি ওকে আচ্ছা এই যে অপশন পর্যন্ত আমি এতটুকু পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করলাম এই সব পর্যন্ত আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন আছে কি না একটু আমাকে শেয়ার করেন এইটুকুর মধ্যে প্রশ্ন করার কিছু দেখতেছি আমি হ্যাঁ এইটুকুর মধ্যে তো প্রশ্ন করার মতো কিছু নাই কিছু দেখি নাই আচ্ছা, এইটুকু পর্যন্ত বুঝছি আমি ওকে থ্যাংক ইউ সামনে আগে যান আচ্ছা okay ad create use a post আচ্ছা এখন আসেন আমরা একটা পোস্ট কি করব ইউজ করব ব্যবহার করব আচ্ছা এখান থেকে সরাসরি এই পোস্টটাই চলে আসছে আমার ফেসবুকে অটোমেটিক্যালি আগে যে পোস্টটা দেয়া ছিল সেই পোস্টটাই চলে আসছে স্যার এই যে বুস্টার যে সিস্টেমটা এখান থেকে অ্যাডস ম্যানেজারের ভিতর business.facebook.com ওইখান থেকেও তো যাওয়া যায় কিন্তু ওইটা কি অ্যাডভান্স লেভেলের নাকি এইভাবে গেলে কি আর কি ভালো হয় রেজাল্ট আচ্ছা ফেসবুক পেজ প্রমোশনের ফেসবুক পেজ প্রমোশনের হচ্ছে আপনার অ্যাড ম্যানেজার সারা শুধু পেজ প্রমোশন হচ্ছে আপনার অ্যাড ম্যানেজার সারা করলে ভালো হয় আপনার অ্যাড ম্যানেজার হইলে আপনি যেটা করতেছেন এটা তো পেজ প্রমোশন না এটা Facebook page sorry post boost হচ্ছে না সেটা না বুস্ট প্রমোট আপনি আপনি যাই করেন না কেন পেজ লাইক বাড়ানোর জন্য বা বুস্ট প্রমোট সেলস আনার জন্য সবই একই সিস্টেম কিন্তু আমি বলছি যে আপনার business dot Facebook dot com যেটা আছে ওইখান থেকে যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয় হ্যাঁ ওর ভিতর থেকে যে ওই যে প্রফেশনাল এইটা নাকি আপনার এইভাবে গেলেই হয় মানে আমি আর কি মোটামুটি অনেক ক্লাস ভিডিও টিডিও দেখছি এই জন্য আর কি জানি না না এটা দিলে কোনো সমস্যা নাই আচ্ছা সে আপনি যেটা বলছেন ফেসবুক পেজ প্রমো বিজনেস ম্যানেজারের মাধ্যমে সেটা হচ্ছে তো আপনার অ্যাডভান্স লেভেলের এখন আমি জাস্ট আচ্ছা, এখন জাস্ট আচ্ছা। একটা পেজকে প্রমোট করা বুঝাচ্ছি আর একটা পোস্টকে প্রমোট করা বুঝাচ্ছি ও আচ্ছা আমি জাস্ট এই মুহূর্তে কিন্তু আপনার ওইভাবে করলেও যে একই সেম এইভাবে করলেও তো রেজাল্ট একই আসে রেজাল্ট কি আসবে তবে আপনার বিজনেস ম্যানেজারের মাধ্যমে একটা বিজনেস যেভাবে প্রমোট করবেন যেভাবে আপনি পেজ প্রমোট করবেন তার সাথে একটা বিজনেস প্রমোট করবেন সেইভাবে এই আমি যে বর্তমান প্রমোটটা দেখাচ্ছি সেই প্রমোটে আর এই প্রমোটে সেম হবে না আপনার ওই প্রমোটে কি রেজাল্ট বেশি ভালো হয় বিজনেস ম্যানেজারে 100% রেজাল্ট বেটার হয় বিজনেস ম্যানেজার তো বিজনেস ম্যানেজারই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা একদম এক নম্বর কঠিন আপনি ইচ্ছা করলে দশ পনেরো বিশটা পেজ ফেসবুকে পেজ বানাইতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু হ্যাঁ, আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্টে একটা বিজনেস ম্যানেজারই করা যায় একটা এখন চিন্তা করেন যে অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট একটা বিজনেস ম্যানেজার বানাইতে পারবেন তার চেয়ে বেশি বানাইতে পারবেন না তাহলে বিজনেস ম্যানেজারের মধ্যে পেজে পেজ এমনি সরাসরি পেজে প্রমোটের মধ্যে অবশ্যই পার্থক্য আছে হ্যাঁ হ্যাঁ কথা বুঝতে পারছেন কিন্তু আপনার আমি শুনছি যারা বুস্ট করে কিন্তু ওরা বলে যে একটা বিজনেস ম্যানেজার নাকি অ্যাকাউন্টে অনেকগুলো বুস্ট করা যায় না এটা কি সঠিক নাকি বুঝি মানে না আমি আসলে করছি কিন্তু ওটা তো না কিন্তু আপনার দেখা গেল কেউ আপনার সিম্পলি এই যেভাবে বসছে এইভাবে করলে তো যে কোনো কেউ করতে পারে তার তো আর বিজনেস ম্যানেজার লাগবে না কিন্তু আমি যদি চাই কোনো ব্র্যান্ডে প্রমোট করতে তখন আমি বিজনেস ম্যানেজার লাগবে ব্র্যান্ড প্রমোট করতে হইলে অবশ্যই আপনার বিজনেস ম্যানেজার লাগবে তাহলে ওইভাবে প্রমোট আমার আমার already business manager ad account সবই ক্রিয়েট করা আছে ওকে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আর কি আর অ্যাডস অ্যাকাউন্ট আছে আর কি ওকে আরেকটা বিষয় হচ্ছে বিজনেস ম্যানেজার দিয়ে যদি আপনি অ্যাডস রান করেন তাহলে সেই অ্যাডসটা ক্যান্সেল না হওয়ার সম্ভাবনা বেশি বেশি থাকে এবং সেটার মধ্যে রেজাল্টও ভালো হয় এবং অ্যাক্টিভিটিস বেশি পাওয়া যায় কিন্তু ফেসবুক পেজের মধ্যে অনেক সময় বুস্ট নষ্ট হয়ে যায় ঝামেলা আছে অনেক অথেন্টিকেশনের প্রবলেম থাকে তো যাই হোক আচ্ছা স্যার স্যার আচ্ছা এই ক্লাসটা কিন্তু আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব এখন আপনারা যদি অ্যাডভান্সের মানে কথা এখানে বলেন আপনারা অনেকে ভালো পারেন ভাই তার তাদের জন্য কিন্তু এই ক্লাস না এই ক্লাস হচ্ছে বিজ্ঞানারদের জন্য হ্যাঁ আপনি পারেন ভালো কথা যারা পারেন না তাদেরকে কি শেখাবো না ভাই তাদেরকে শিখতে দেন উনি যে বলতেছে এগুলো না বললেও চলে আমরা শুরু থেকে শুরু করি স্টার্ট করে আপনি তো জানেন সেজন্য ওইটা না একটু না বললে ভালো হয় আমরা তো জানি না এগুলো হ্যাঁ স্যার যেভাবে বলতেছে সেভাবে আমরা শিখি নাকি ভাই আপনি শিখাবেন ভাই এখন মানে যে আচ্ছা, উনি হয়তো প্রশ্ন করছেন জানার জানার কোনো বিষয়ে জানার জন্য প্রশ্ন করতেই পারেন সমস্যা নাই তবে একটা বিষয় হচ্ছে আবদুল্লাহ ভাই প্রথম একটা কথা বলছেন যে এখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের এখানে ক্লাস তো Facebook page business manager create করাটা একদম প্রথমে হয় না ভাই অনেক কিছু আপনার আগে স্কিল দেয়া লাগে স্কিল দেওয়ার পরে তারপরে হচ্ছে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয় বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরে বিজনেস অ্যাডভার্টাইজিং দিতে হয় আপনার অ্যাডভার্টাইজিং পোস্টগুলো দিতে হইলে আপনার অবশ্যই বিজনেস ম্যানেজার লাগবে বিজনেস পেজ থেকে হবে না কথা বুঝতে পারছেন তার ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে হইলে ব্র্যান্ড রিচ করতে হলে এগুলা দিতে হবে ওকে আমরা সামনে আসি একটা বিষয় আপনারা সবাই খেয়াল রাখবেন আমরা যে ক্লাসে থাকি চেষ্টা করবেন সেই ক্লাস রিলেটেড প্রশ্নের মধ্যে তাহার জন্য তো সবাইকে ধন্যবাদ আপনারা যে প্রশ্ন করতেছেন আমাকে এজন্য ধন্যবাদ অনেক কিছুই যে জানে না তার কাছেও ক্লিয়ার হচ্ছে আর যিনি যার আমারও অনেক কিছু ক্লিয়ার হচ্ছে আপনাদের প্রশ্ন করার কারণে আমিও আপনাদের উত্তরগুলো দিতে পারতেছি এই জন্য আমার কাছেও ভালো লাগতেছে স্যার আসসালামু আলাইকুম কোশ্চেন করবো না স্যার একটা কথা বলবো জি বলেন ভাই কয়েকজন এখানে লিখতেছে যে ক্লাস একদম বুঝতেছে না এটা সত্য মাঝে মাঝে টপিকস রিলেটেড কোশ্চেন আসবে আর যখন প্রশ্ন উত্তর যাবে টপিকস রিলেটেড যারা অ্যাডভান্স আছে তারা এটাকে শেয়ারিং করবে আর যিনি অ্যাডভান্স আছে উনি জানে কোন কোশ্চেন কোন জায়গায় করতে হবে বিজনেস মানে ক্লাস চার নম্বরে যায় পাঁচ নম্বরে যায় হয় ক্লাস দুই নম্বরে ক্লাসে বিজনেস মানে কোনো কথাই হয় সেক্ষেত্রে যিনি উনি অবশ্যই ভালো জানে উনি আমাদেরকে পরে শেয়ারও করবে বিষয়গুলো আশা করি কয়েকজন বুঝতেছেন এটাই বললাম স্যার না অনেকে আসলে নতুন হইলে বুঝতে একটু সময় লাগে বুঝতে পারছেন বিষয়টা ওকে সবাইকে ধন্যবাদ আমরা আবার সামনে যাই আচ্ছা তাহলে আমরা একটা পোস্ট এখান থেকে নিয়ে আসলাম সিলেক্ট মিডিয়া দেওয়ার প্রয়োজন নাই এটা এভাবেই আছে আচ্ছা এখানে আমরা ডেসক্রিপশন লিখব কি লিখব ডেসক্রিপশন আমরা মনে করেন লিখব এক মনে করেন আমি একটা digital marketing engine marketing Google ads আচ্ছা this is a Google training page I teach this page for people এখানে ভুল লেখছে এগুলা না দিয়া এখানে দেওয়া যায় আচ্ছা আমি একটা ডেসক্রিপশন লিখি ওকে আমি একটা ডেসক্রিপশন লিখলাম কি লিখলাম I am a professional digital marketer I have more experience in digital marketing with Google ads campaign okay তারপরে হচ্ছে I have been working in digital marketing last five years I have more than thousands jobs local and international I will grow your business and rank your website with Google ads ঠিক আছে তার আরও দিতে পারেন I will grow your sale with Google ads ইত্যাদি ইত্যাদি আপনি দিতে পারেন আপনি যতটুকু ইচ্ছা দিতে পারেন ওকে আপনি যে রিলেটেড পোস্টটাকে বুস্ট করবেন সেই রিলেটেড আপনারা কাজটা করবেন ওকে তারপরে হচ্ছে আসেন অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েট এটা অন থাকবে তারপরে হচ্ছে সোশিয়াল এড ক্যাটাগরি এটা অন করবেন এড ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এড ক্যাটাগরিটা এখান থেকে দেখেন আপনি social issue election or politics আচ্ছা আপনি কোনো সোশ্যাল ইস্যু বা ইলেকশনস অথবা পলিটিক্স রিলেটেড কিছু দিতে পারবেন না হাউজিং কিছু housing ads for property listing home issue insurance আচ্ছা এখান থেকে ও sorry social issue election as property ads about social issue আপনি সোশ্যাল ইস্যু বা search as the economy or civil and social rights elections or political figures এগুলো হলে এটা সিলেক্ট করে দিবেন হাউজিং কোনো ads for property listing home insurance এগুলো হলে এটা সিলেক্ট করে দিবেন এমপ্লয়মেন্ট জবের জন্য হইলে এটা ক্রেডিট এটা অথবা যদি না দেন তাহলে এটা অফ রেখে দিবেন ওকে তারপরে হচ্ছে না সরি এইটা না এটা এটা এটা অন করলে এগুলা দেয়া লাগবে আর এটা অফ রাখলে এটা দেয়া লাগবে না আচ্ছা তারপরে আসেন মেসেজিং অ্যাপস এটা কিছু নাই এখানে কিছু নাই এখানে আসেন গেটিং গেটিংয়ে দেখি একটু কি আছে আচ্ছা গেটিং হচ্ছে এই যে অটোমেটিক মেসেজ আমরা কিছু আগে ছিল এই অপশনটার নাম ছিল অটো রিপ্লাই অপশন ছিল এখন এটা গেটিং চলে আসছে এখন এই জায়গার মধ্যে যদি আমরা মেসেজ সিলেক্ট করে দিই আমরা কোনো পেজের মধ্যে দেখেন যদি মেসেজ দিই তাহলে অটোমেটিকলি চলে আসে একটা মেসেজের উত্তর চলে আসে কথা বুঝতে পারছেন তাহলে welcome people to the conversion after the top tape of your ads okay যে এ দেয়া এখানে আপনি একটা নাম দিতে পারেন তারপরে please let us know how we can help you যদি এই অপশনটা দিতে চান তাহলে এই অপশনটা আপনি সিলেক্ট করে দিতে পারেন অথবা যদি এই অপশনটা আপনি না দিতে চান তাহলে এই অপশনটা ডিলিট দেওয়া আপনি এখান থেকে যদি চিন্তা করেন আমি বাংলায় দিব এখানে ওকে বাংলায় দিব বাংলা দেওয়ার পরে আমরা এটা বাংলা দিব তাহলে বাংলা কি দিতে পারি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমাদের মেসেজ করার জন্য আপনাকে ধন্যবাদ স্যার ইংলিশটা হাইটা কেটে দেন আর ওই যে ট্যাগটা কেটে দেন স্যার আমাদের মেসেজ বানাতে হয়নি স্যার ওকে দিচ্ছি ঠিক করে না এটা হাইটা সমস্যা নাই এটা দরকার নাই এটা কেটে দিলাম এটা যে এটার নাম ওকে আসসালামু আলাইকুম আচ্ছা, ও আচ্ছা এখানে ভাই আমাদেরকে শিখাচ্ছে আমরা বানান ভুল করলে তো হবে না ভাই আমাদের একটু হ্যাঁ, দেখেন সমস্যা নাই ভুল করতে পারেন সমস্যা নাই না স্যার এখানে তো আমরা এখন একজন কথা বলার কারণে কিন্তু অন্য অন্যজনের সমস্যা হচ্ছে অনেকেই মেসেজ করতেছে কিন্তু একটু অপেক্ষা হচ্ছে আপনি যদি ফ্রিকোয়েন্টলি আস কোয়েশন দেন তাহলে এখানে ফ্রিকোয়েন্টলি আস কোয়েশন ফ্রিকোয়েন্টলি আস কোয়েশন কি এখানে আপনি কিছু কোয়েশন দিবেন সেই কোয়েশনগুলা অটোমেটিকলি সে যদি মনে করে এই প্রশ্নগুলা করে তাহলে আপনার সাথে সেই প্রশ্নের উত্তর সরাসরি চলে যাবে যেমন আপনাকে এখানে যদি প্রশ্ন করে আমি কি আপনার সাথে কিছু কথা বলতে পারি আপনি মাইক্রোফোনটা অফ করেন প্লিজ কে জীবনটা কাটছে আমি কি আপনার সাথে কিছু কথা বলতে পারি এখানে উত্তর দিলাম হ্যাঁ অবশ্যই হচ্ছে যদি আপনি দুই নম্বর প্রশ্ন দিতে চান আরও দুই নম্বর প্রশ্ন দিতে পারেন তারও উত্তর দিবেন আপনি ইচ্ছা করলে কয়টা দিতে পারবেন আপনি দুই তিনটা দিতে পারবেন তারপরে হচ্ছে তিন নম্বরটা দিতে পারবেন চারটা আপনি সর্বোচ্চ পাঁচটা দিতে পারবেন না এখন দেখছি তিনটা আগে পাঁচটা ছিল এখন দেখছি তিনটা আপনি সর্বোচ্চ তিনটা প্রশ্ন এখানে এড করতে পারেন তারপরে সেভ দিয়ে দিলাম এখন যদি আমাকে কেউ যদি পোস্ট করে বা আমাকে যদি কেউ এখান থেকে নক করে আমার এই মেসেজের মাধ্যমে তাহলে সে প্রথম নম্বর নক দেওয়ার সাথে সাথে এই অপশনটা পাইবে সে তারপরের নম্বর হচ্ছে আমি কি আপনার সাথে কিছু কথা বলতে পারি এই অপশনটা আসবে ওকে তারপরে যদি আমি দুই নম্বর অপশন অ্যাড করি দুই নম্বরটা দিয়ে থাকি দুই নম্বরটা দিয়ে থাকি তাহলে আমার দুই নম্বর প্রশ্ন যখন সে করবে সেই প্রশ্নের উত্তরটা আমার চোখের সামনে চলে আসবে ওকে তারপরে হচ্ছে যদি আমি কি মেসেঞ্জারের সাথে কানেক্ট করব মেসেঞ্জারের সাথে কানেক্ট করা অটোমেটিকলি রাইট চিহ্ন দেওয়া আছে এটা নতুন করে কানেক্ট করা লাগবে না যেহেতু আমরা ওই জায়গার মধ্যে আমরা গেট মোর মেসেজ অপশনটা সিলেক্ট করে দিছি সেহেতু এখন যদি আমি হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করতে চাই তাহলে কানেক্ট দিয়ে দিব আমার পেজের সাথে হোয়াটসঅ্যাপ কানেক্ট আগে থেকে করা আছে নতুন করে কানেক্ট করতে চাই তাহলে এখান থেকে কানেক্টে ক্লিক করব তারপরে হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে যাব আমার হোয়াটসঅ্যাপও হয়ে যাব তারপরে আসলে অডিয়েন্স অডিয়েন্স কি অডিয়েন্স হচ্ছে people you choose through targeting আচ্ছা এই জায়গাটা হচ্ছে খুবই ইন্টারেস্ট আমি আমার পোস্টটা কোথায় প্রমোট করতে চাচ্ছি যেহেতু আমি পোস্টগুলো বাংলায় দিছি সেহেতু পোস্টের আমার প্রশ্নের এই জায়গাটা আমি বাংলায় দিছি সেহেতু আমাকে কি করতে হইব বাংলায় দিতে হইব আর যদি এই জায়গাটা আমি ইংলিশে দেই তাহলে আমি বাইরে কোনো দেশে দিতে হইলে অবশ্যই আমাকে এই জায়গাটা কি দিতে হইব ইংলিশ দিতে হইব কথা বুঝতে পারছেন সো দ্যাট আমি এখন মনে করেন এই জায়গাটা আমি কোথায় দিব এবং কোন ধরনের মানুষের কাছে আমার পোস্টটা কি করব পৌঁছাইব এই বিষয়গুলো আমি এখান থেকে অ্যাড করব আচ্ছা আসেন এখন আমি ওই জায়গা থেকে আসি সামনে আচ্ছা এখন এই যে কলমের মতো একটা দাগ আছে এটাতে ক্লিক করলাম আচ্ছা এটাতে ক্লিক করার পরে প্রথম নম্বরই আসছে দেখেন কি আসছে আমি কোন এইজের মানুষের কাছে পৌঁছাইব প্রথম নম্বর হচ্ছে select the location age gender and interested of people you want to reach with your ad দেখেন আমাকে বলছে আমি কোন ধরনের মানুষের কাছে আমার পোস্টটা পৌঁছাইব মানুষের বয়স কত তাও বলে দিতে পারবো মানুষ কোন পুরুষ মানুষ না মহিলা মানুষের কাছে আমি আমার এড পৌঁছাইব সেটুকু আমি কি করতে পারি এখান থেকে পৌঁছে দিতে পারি মানে সিলেক্ট করে দিতে পারে এখন আমি যদি পুরুষটা এখান থেকে দেখেন অল অল মানে হচ্ছে পুরুষ মহিলা তৃতীয় লিঙ্গ যা আছে প্রত্যেক মানুষের কাছে যদি আমার পুরুষটা পৌঁছে দিতে চাই তাহলে অল দিব আমি যদি জাস্ট পুরুষের কাছে যদি আমার পুরুষটা পৌঁছে দিতে চাই তাহলে এখান থেকেই জাস্ট ম্যানটা আমি কি করব সিলেক্ট করে দিব আমি যদি মহিলাদের কাছে পুরুষটা পৌঁছে দিতে চাই তাহলে আমি জাস্ট ওয়েমেনটা সিলেক্ট করে দিব তাহলে আমার মহিলাদের কাছে পুরুষটা চলে যাবে আচ্ছা এখানে আপনাদের জন্য একটা প্রশ্ন হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে আমি যে পুরুষ বা মহিলা পোস্টের মধ্যে সিলেক্ট করে দিব এখন আমার প্রশ্ন হচ্ছে ফেসবুক কিভাবে বুঝবে যে ওই ব্যক্তিটা পুরুষ আর ওই ব্যক্তিটা মহিলা কারণ ফেসবুক তো আর দেখতেছে না যে ফেসবুকটা পুরুষ চালাইতেছে না মহিলা চালাইতেছে তাহলে ফেসবুক কিভাবে আমার পোস্টটা পুরুষ সিলেক্ট করে দিলে শুধু পুরুষের সামনে যাবে আর মহিলা সিলেক্ট করে দিলে শুধু মহিলাদের সামনে যাইব এই বিষয়টা ফেসবুক কিভাবে বুঝবে আমাকে যদি একটু শেয়ার করেন তাহলে ভালো হয় অবভিয়াসলি ফেসবুকের কাছে পরিপূর্ণ অ্যালগরিদম আছে কোন ব্যক্তি কি করে তার ডিটেইলস সবকিছু থাকে ফেসবুক প্রোফাইল খোলার সময় আমরা দেই না আমরা মেইল নাকি ফিমেল এইটা তো ওদের অ্যালগরিদমের ভিতরে থাকে হুম ওকে সাব্বির ভাই থ্যাংক ইউ হ্যাঁ ধন্যবাদ আপনার উত্তর ঠিক আছে আমরা যখন ফেসবুকের অ্যাকাউন্ট ওপেন করি তখন আমরা একটা অপশন আছে দেয়া লাগে আমি পুরুষ না মহিলা এই অপশনটা আমার অ্যাকাউন্টের খোলার সময় ওপেন করার সময় আমার দিতে হয় এখন যদি আমি পুরুষ দেই তাহলে পোস্টটা যখন আমি বুস্ট করবো তখন আমার পোস্টটা কি করবে প্রমোট করবো তখন আমার পোস্টটা শুধু পুরুষ ওই যে প্রোফাইল ক্রিয়েট করার সময় যখন আমি পুরুষ দিছি তাহলে আমার ওই সমস্ত প্রোফাইলের সামনে যাবে যে সমস্ত প্রোফাইল শুধুমাত্র পুরুষের আর যদি মহিলা দেই তাহলে যে সমস্ত প্রোফাইল শুধুমাত্র মহিলাদের প্রোফাইল তাদের কাছে যাবে সো ফেসবুক কি করতে পারে এটা বুঝতে পারে বুঝতে পারছেন এখানে ফেসবুক বোঝা নিয়ে কোনো সমস্যা হয় না আচ্ছা যাই হোক আমি যেহেতু এটা আমি সবার কাছে পৌঁছে দিতে চাই আচ্ছা এখন আমি এই সিলেক্ট করবো তাহলে আমি চাচ্ছি হয়তো কত তেরো তেক্কা দিতে তেরো তেক্কা দিব এখন যেহেতু ডিজিটাল মার্কেটিং মনে করেন আমি গুগল অ্যাডসেন্সের দিতে চাচ্ছি আমি ইচ্ছা করলে এখান থেকে দেখেন এই যে দেখেন ওই যে দেখেন এদিক থেকে এদিকে নাড়াছাড়া করছি যে এখানে দেখুন সর্বনিম্ন তেরো বছর বয়স থেকে শুরু ফেসবুকে তেরো বছর বয়স থেকে শুরু করে ইউজ করিয়া আবার এইদিকে এসে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত মানুষ পৌঁছাইতে পারে আচ্ছা এখন দেখেন এই জায়গা থেকে আমি কমাইতেও পারি ছোটো করতে পারি দেখেন আমি কমাইতে পারি এই এখান থেকে আমি যদি বলি না আঠারো বছর থেকে দিতাম তাহলে আমি ষোলো সতেরো এই যে আঠারো সিলেক্ট করে দিলাম আর আমি বললাম না আমি পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত দিব তাহলে আমার পুসটা কার কাছে যাইব শুধুমাত্র যাদের বয়স এখন পর্যন্ত আঠারো থেকে পঁয়ত্রিশ হয়েছে তাদের কাছে যাইব ফেসবুক কিভাবে বুঝবো এই ব্যক্তির বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের ভিতরে এই বিষয়টা ফেসবুক এই সেম ওয়েতে বুঝবো আমরা যখন প্রোফাইল ক্রিয়েট করেছিলাম ওই সময় আমরা ফেসবুকের মধ্যে আমাদের ডেট অফ বার্থ দিয়েছিলাম আমাদের ডেট অফ বার্থ অনুযায়ী ফেসবুক বুঝতে পারে এখন কার বয়স কত আমি যে ডেট অফ বার্থ ইউজ করেছিলাম এখন ফেসবুক অবশ্যই জানে যে আমার বয়স বর্তমানে কত দিন কত বছর কত মাস হয়েছে কথা বুঝতে পারছেন সো আই এই আমি যে পোস্টটা দিচ্ছি সেই পোস্টটা ওই সমস্ত মানুষের কাছেই যাবে শুধুমাত্র যাদের বয়স আঠারোর উপরে এবং পঁয়ত্রিশের নিচে আছে যাদের বয়স আঠারোর নিচে আছে এবং যাদের বয়স পঁয়ত্রিশের কম আছে কখনোই তাদের সরি পঁয়ত্রিশের বেশি হয়ে গেছে কখনোই তাদের কাছে আমার পোস্টটা রিচ করবে না পৌঁছাবে না ওকে তারপরে আসেন সেকেন্ডলি আসেন এখানে লোকেশন লোকেশন কি লোকেশন হচ্ছে আমরা যে ফেসবুকটা ইউজ করি প্রায় পৃথিবীর সকল দেশেই ফেসবুকের ইউজার আছে প্রায় পৃথিবীর সকল দেশেই ফেসবুকের ইউজার আছে এখন শুধু বাংলাদেশে নয় পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষ এখন ফেসবুকেই সবচেয়ে বড় ভার্চুয়াল সেক্টর হয়ে দাঁড়িয়েছে ফেসবুক এখন আমি যখন পোস্টটা দিলাম তখন আমি লোকেশন সিলেক্ট করে যদি না দেই এখান থেকে এভাবে যদি ফাঁকা রাইখা দেই তাহলে আমার কি হবে পৃথিবীর যে কোনো জায়গায় আমার পোস্টটা কি করতে পারে দেখাইতে পারে কিন্তু যদি আমি স্পেসিফিক একটা কান্ট্রিকে সিলেক্ট করে দিয়ে দিই একটা দেশকে যদি সিলেক্ট করে দিই তাহলে শুধু দেশের মধ্যে যাবে আমি যদি শুধু একটা শহরকে সিলেক্ট করে দিই যেমন আমার বাড়ি হচ্ছে সিলেট আমি দিলাম এই যে সিলেট ডিভিশন বাংলাদেশ যদি দেই তাহলে আমার এই পোস্টটা শুধুমাত্র সিলেট ডিভিশনের যে সমস্ত মানুষ আছে ওই সমস্ত মানুষের কাছে পৌঁছাইবে আদারওয়াইজ বাংলাদেশের অন্য ডিভিশনের মানুষের কাছে পৌঁছাইবে না বাদ বাকি যে নয়টা ডিভিশন আছে যদিও অন্য দুইটার কার্যক্রম এখন হান্ড্রেড পার্সেন্ট শুরু হয়নি তারপরে আমি ধরে নিচ্ছি দশটা ডিভিশন বাদ বাকি যে নয়টা ডিভিশন আছে সেই নয়টা ডিভিশনের মানুষের কাছে আমার পোস্টটা পৌঁছাইবে না এখন প্রশ্ন হচ্ছে ফেসবুক কিভাবে বুঝবে ওনার বাড়ি ঢাকা আমার বাড়ি সিলেট এইভাবেই আমি যখন ফেসবুকের প্রোফাইল সেট করছি আপনারা যারা ফেসবুকের প্রোফাইল এখনও প্রফেশনালি সেট করেননি আমার চ্যানেলে ভিডিও আছে ফেসবুক প্রফেশনাল প্রোফাইল সেট এই ভিডিওটা দেখে আপনারা সবাই আপনাদের প্রোফাইলকে সেট করে নেবেন ফ্রিলান্সিং করতে হলে অবশ্যই আপনার প্রোফাইলটাকে ফেসবুক প্রোফাইলটাকে হান্ড্রেড পার্সেন্ট সেট করে রাখতেই হবে বাধ্যতামূলক সো দ্যাট আপনি ওই প্রোফাইলটা সেট করার সময় আপনার বাড়ি কোথায় গ্রাম কোথায় শহর আপনি কোন শহরে বাস করেন আপনার জিপ কোড কী মানে পোস্ট কোড সব কিছু দিছেন ওই দেয়া থেকেই আপনি কি করতে পারছেন আপনি এই বিষয়টা বুঝাইয়া দিচ্ছেন ফেসবুককে আপনি আমি যখন এই জায়গাটা সিলেক্ট করে দিলাম তখন ওই এলাকার মানুষের কাছে গিয়ে কি করবে আমার পোস্টটা পৌঁছাইবে তারপরে কি করলাম আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম দ্যাটস ইট ওকে তারপরে আসেন আমি বাজেট এই যে দেখেন বাজেট কি ডেইলি বাজেট আচ্ছা ওখানে end date and start date এখানে end date and start date আমি কতদিনের জন্য আমার এডটা এই জায়গাটা হচ্ছে আমি কতদিনের জন্য এডটা আমি রান করব আমি এই অ্যাডটা কতদিনের জন্য রান করব। আমার এই অ্যাডটা রান করার জন্য দেখেন আমি এখানে সাত দিন আছে ইচ্ছা করলে আপনি আরও বাড়াইতে পারেন কমাইতেও পারেন কথা বুঝতে পারছেন এখান থেকে বাড়াইতেও পারেন কমাইতেও পারেন সরি এই যে এখান থেকে বাড়াইতেও পারেন কমাইতেও পারেন এই যে প্লাস চিহ্নে দিলে আপনার দিন বাড়বে কথা বুঝতে পারছেন এখন আপনি কোন দিন থেকে আপনি শুরু করতে চান এখানে ডেট সিলেক্ট করে দিতে পারবেন ঠিক আছে আপনি চাচ্ছেন মনে করেন এখান থেকে ডেট সিলেক্ট করে এই যে পঁচিশে দিলেন আচ্ছা আচ্ছা পঁচিশে দেওয়ার কারণে আমার কত দিন হয়েছে চোদ্দ দিন হয়েছে এটা হচ্ছে এন্ড ডেট এন্ড ডেট মানে হচ্ছে শেষ কোন দিন শেষ ওকে তাহলে আপনি এখান থেকে ক্যালকুলেটার সিলেক্ট করেও দিতে সরি ক্যালেন্ডার সিলেক্ট করেও দিতে পারেন আপনি ইচ্ছা করলে আবার ইচ্ছা করলে এখান থেকে আপনি এখানে প্লাস চিহ্ন দিয়ে মাইনাস চিহ্ন দিয়ে আপনি দিতেও পারেন সমস্যা নাই এটা আপনার ইচ্ছার উপরে এভাবে মাইনাস দিলেও কমা যাইব অনেক দিন কমবো আচ্ছা ওকে আসেন এখন আসেন আপনার ডেইলি বাজেট ডেইলি বাজেটটা কি ডেইলি বাজেটটা হচ্ছে ডেইলি বাজেটটা হচ্ছে আপনি প্রতিদিন কত টাকা খরচ করতে চাচ্ছেন ঠিক আছে আপনি প্রতিদিন কত টাকা খরচ করতে চাচ্ছেন সেই বিষয়টা এখান থেকে কি করবেন সিলেক্ট করে দিবেন এখানে দেখেন এটা বাংলা টাকায় দিছি আসলে বাংলা টাকায় দিলেও আপনি বাংলা টাকায় একটা পুশ দিতে পারবেন না অবশ্যই তাকে ডলার দিয়ে দিতে হবে আচ্ছা এখান থেকে আসেন এই যে এই কলম চিহ্ন আছে না এই কলম চিহ্নতে ক্লিক করে আমরা দিতে হইব যে আমরা এখান থেকে পুষ দিব এখানে যে দিচ্ছি একশো ষাট টাকা একশো ষাট টাকা দিচ্ছে মানে হচ্ছে আপনি প্রতিদিন এক ডলার খরচ করবেন ওকে আমি যদি প্রতিদিন এক এখান থেকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি প্রথমে ডলারের চিহ্নটা নিলাম তারপরে দিলাম 30 ডলার বুঝলাম না অটোমেটিক বাংলা টাকাই দেওয়া দিছে নি আচ্ছা তাইলে তো বাংলা টাকা দিলে আপনি ডলার দিয়ে কিন্তু পেমেন্ট দিতে হইব বাংলা টাকা হিসাবটা আনতে হইব এইভাবেই যাই হোক এখন আমি দিলাম প্রতিদিন মনে করেন আমি খরচ করব এক হাজার টাকা আচ্ছা আমি যদি প্রতিদিন এক হাজার টাকা খরচ করি তাহলে দেখেন আমার এই পুসটা প্রতিদিন কতজন মানুষের কাছ থেকে পৌঁছাইব ছয় হাজার আটশো মানুষ সর্বনিম্ন ছয় হাজার আটশো মানুষ সর্বোচ্চ উনিশ হাজার আটশো মানুষের কাছে আমার পুসটা পৌঁছাইব আচ্ছা এখন যদি উনিশ হাজার আটশো মানুষের কাছে আমার পুসটা পৌঁছায় তাহলে আমার এই পোস্টের থেকে এত মানুষ থেকে আমার রেজাল্ট আসবে কত পনেরো থেকে তেতাল্লিশটা সর্বনিম্ন রেজাল্ট আসবে পনেরোটা সর্বোচ্চ রেজাল্ট আসবে তেতাল্লিশটা মানে হচ্ছে আমাকে সর্বনিম্ন পনেরো জন মানুষে মেসেজ করবে যেহেতু আমি এখানে মেসেজের কথা বলছি সর্বনিম্ন আমাকে পনেরো জন মানুষে মেসেজ করবে আর সর্বোচ্চ আমাকে তেতাল্লিশ জন মানুষ মেসেজ করবে কথা বুঝতে পারছেন তাহলে আমরা দেখছি কি প্রতিদিন যদি এক হাজার টাকা খরচ করি এক হাজার টাকা খরচ মানে হচ্ছে দশ ডলার আমরা যদি প্রতিদিন দশ ডলারের একটা বুস্ট করি প্রমোট করি তাহলে ছয় হাজার আটশো মানুষের কাছে মানে সিক্স পয়েন্ট এইট কে মানে হচ্ছে ছয় হাজার আটশো প্রতিদিন ছয় হাজার আটশো মানুষের কাছে আমার পোস্টটা পৌঁছাইবে আর উনিশ হাজার আটশো সর্বোচ্চ উনিশ হাজার আটশো মানুষের কাছে পৌঁছাইবে সেখান থেকে আমার রেজাল্ট আসবে মানে আমার কাছে মানুষ কি করবে মেসেজ করবে বা নক করবে পনেরো সর্বনিম্ন পনেরো জন সর্বোচ্চ তেতাল্লিশ জন তবে এর চেয়ে কমও হতে পারে বেশিও হতে পারে এটা অ্যাকুরেট একদম সে একটা আইডিয়ার উপরে বলছে এখানে যে রেজাল্টটা দিছে সেই রেজাল্টটা একদম আইডিয়ার উপরে বলছে সে এখান থেকে কমও হতে পারে বেশিও হতে পারে এটা সম্পূর্ণ তার আলাদা রেজাল্টের উপরে আচ্ছা দুই নম্বর হচ্ছে দেখেন আমি যদি এই পুজটা দশ দিনের জন্য যদি এই পুজটা আমি দিয়ে থাকি বা এই বুস্টটা করে থাকি প্রমোটটা করে থাকি তাহলে দেখেন আমার দশ হাজার টাকা টোটাল খরচ হইব টোটাল অ্যামাউন্ট দশ হাজার টাকা এখানে কিন্তু আবার ট্যাক্স নিয়ে আসে নাই ট্যাক্স আপনি যখন পেমেন্ট করতে যাইবেন তখনই আপনাকে ট্যাক্স দেখাইয়ে দিব ওকে তারপরে আসছেন নিচের দিকে এখানে দেখেন Facebook Messenger Instagram Facebook Messenger Instagram এখান থেকে যদি আপনি ইনস্টাগ্রাম উঠাইয়া দিবেন যেহেতু জাস্ট আপনার পোস্টটা খুঁতে যাইতো আপনার পোস্টটা শুধুমাত্র ফেসবুকে যাইব আর মেসেঞ্জারে দেখাইব তাইলে আপনার আরেকটু রিচ বাড়বে ছয় দশমিক নয়কে তা কি বিশকে আচ্ছা তারপরে মেডা পিক্সেল যদি আপনার পিক্সেল থাকে যেহেতু আমার পিকজেল এখানে সেট করা নাই তাকলে অন কইরা দিয়া এখান থেকে মেটা অর্থাৎ গুগল বিজনেস ম্যানেজার এবং পিক্সেলের সাথে অ্যাড করে দেয়া তারপরে আসেন পেমেন্ট মেথড পেমেন্ট মেথড কি পেমেন্ট মেথডটা হচ্ছে আপনি কোনভাবে টাকা দিবেন ফেসবুককে কিভাবে টাকা দিবেন ফেসবুককে যদি বাংলাদেশি টাকায় টাকা দেন তাহলে টাকাটা ফেসবুক নিবে না এখানে দেখেন কি কি দিছে ভিসা কার্ড ভিসা কার্ড দিছে এই যে দেখেন ভিসা কার্ড মাস্টার কার্ড আরও কিছু কার্ড আছে সেই কার্ডগুলোর মাধ্যমে আপনি কি করতে পারবেন টাকা দিতে পারবেন টাকাটা দেওয়ার সিস্টেম হচ্ছে এই অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করার পরে আপনি কি করবেন বাংলাদেশি টাকায় দিবেন না কি ডলারে দিবেন অবশ্যই এখান থেকে আচ্ছা বাংলাদেশি টাকাই এখন তো দেখছি ইদানিং দেখছি নিয়ে আসছে একটু আপডেট নিয়ে আসছে বাংলাদেশি টাকায় তো দেয়া যাচ্ছে দেখাচ্ছে যাই তারপরেও যেহেতু বাংলাদেশি টাকা দিচ্ছে সেহেতু বাংলাদেশি টাকায় তো দেয়া যায় টাইম জোন এখানে অটোমেটিক দেয়া আছে এটা সিলেক্ট করার প্রয়োজন নাই যেহেতু আমরা আন্তর্জাতিক মানের সাথে ছয় ঘন্টার প্লাস আছে এই জন্য এটা সেট তারপরে নেক্সট নেক্সটে আসার পরে দেখেন আপনি কোন পেমেন্ট মেথডটা দিতে চাচ্ছেন এখান থেকে লিখবেন I have business and text info এটাতে আপনি আসা এডিট দিয়ে দিবেন এখানে যদি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার যদি থাকে একটা বিজনেস নাম্বার থাকে এটা যদি দেয়া দেয়া থাকে তাহলে আপনি এটা দিতে পারেন আর না থাকলে স্কিপ করে চলে যাবেন এটা এতটা বাধ্যবাধক নয় তারপরে আপনার যদি কার্ড থাকে তাহলে লিখবেন আই হ্যাভেন কার্ড এটা সিলেক্ট করে দিবেন তারপরে নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পরে দেখেন আপনি এখানে কার্ড নাম্বার লিখবেন এখানে কার্ড নাম্বার লিখবেন তারপরে এমএমওয়াই কার্ডের একটা তারপরে হচ্ছে আপনি সিসিবি লিখবেন card number add name on card ঠিক আছে এই অপশানগুলো আপনি ঠিক করে দিবেন তারপরে সেভ দিবেন সেভ দিলে আপনার যে তারিখটা সিলেক্ট করছেন সেই তারিখ থেকে আপনার পোস্টটা স্টার্ট হয়ে যাব তারপরে লাস্টে কি করবেন প্রমোট নাও এই যে দেখেন এম এম এটা একটু বুঝাই দিলে ভালো হয় হ্যালো স্যার স্যার কার্ডের বিষয়টা একটু বলুন তো কার্ডের বিষয়টা একবার বুঝাইবো হ্যাঁ দিলে ভালো হ্যাঁ, হবে কার্ডের ওকে দেখেন এখান থেকে এই যে আছে আপনারা ভালো করে দেখেন এখান থেকে এই অপশনটা থেকে আপনি কার্ডে দিবেন কার্ড এড মারবেন এডে দেওয়ার পরে যদি আপনার বিজনেস ইনফো থাকে তাহলে এডিট দিবেন এখান থেকে বিজনেস নাম্বার দিবেন ঠিক আছে আপনার business number business TIN number থাকে একটা বিজনেস বিআইএন নাম্বার মানে হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার থাকে তার না থাকলে স্কিপ করে যাইবেন স্কিপ করে আসার পরে দেখবেন এখান থেকে এই যে I have an card I have an কার্ডের মধ্যে ক্লিক করার পরে আপনি নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পরে হচ্ছে নেইম অ্যান্ড কার্ড কার্ডের নাম দিবেন কোন কার্ড কোন কার্ড আপনার ভিসা কার্ড নাকি আপনার ডুয়েল কারেন্সি কার্ড নাকি আপনার অন্য কোনো কার্ড এইটা এখানে এই সাইডটা কার্ডের অপশন দিছে এই সাইডটা থেকে একটা দিতে হইব তারপরে হচ্ছে কার্ড নাম্বার কার্ডের একটা নাম্বার আছে ঠিক আছে কার্ডের একটা নাম্বার আছে ওই কার্ডের নাম্বারটা দিবেন তারপরে M M Y M M M M oblique Y M M oblique Y হচ্ছে মাস এবং ইয়ার e ইয়ার e তারপরে হচ্ছে সিবিবি সিবিবি হচ্ছে কার্ডে সিবিবি একটা নাম্বার আছে কার্ডের মধ্যে সিবিবি একটা নাম্বার দেখতে পারবেন কার্ড যদি কারো থাকে সিবিবি নাম্বারটা দিবেন মান্থ এবং ইয়ারের e এটা কি কিসের মান্থ এবং ইয়ার বসাবো ওই কার্ডের মধ্যেই দেখবেন আপনি এমএম এবং ওয়াই কোডটা আছে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন তারপরে হচ্ছে সিবিবি সিবিবিও আপনার কার্ডের মধ্যে আছে কার্ড থেকে আপনি দিতে পারবেন মানে মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এই তখন আপনি তারপরে এগুলো সিলেক্ট করে আপনি সেভ করে দিবেন অটোমেটিকলি আপনার পুস্ট রেডি হয়ে যাব তারপরে দিবেন প্রমোট এই যে অপশন আছে প্রমোট আপনি প্রমোটে দেওয়ার পরে প্রমোট থেকে প্রমোটে দেওয়ার পরে আপনার পোস্টটা প্রমোট হয়ে যাব অটোমেটিক প্রমোট হয়ে যাবে পেমেন্ট হয়ে যাবে সরি পেমেন্ট কি নিজে নিজে হয়ে যাবে নাকি পেমেন্টটা হ্যাঁ, হ্যাঁ, আপনার কার্ড যদি থাকে যে ব্যাংকের যদি কার্ড থাকে তাহলে কার্ডের সকল ইনফরমেশন দেওয়ার পরে অটোমেটিক্যালি এই কার্ড থেকেই পেমেন্ট হয়ে যাবে আর পেমেন্ট কোথা থেকে দেয়া লাগবে না তাহলে আপনি যে প্রথমে বলেছিলেন যে ডলার ডলারের বিষয়টা ডলার কি নরমাল কার্ডে কি ডলার নেওয়া যায় না না না আপনার অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড লাগবে সেই এখানে তো ভিসার অপশন দিছে বলতেছি না না ভিসা দিলেও ভিসা দিয়ে নেয় না যদিও ভিসা দিছে কিন্তু ভিসা দিয়ে নেয় না কারেন্সি কার্ড লাগে পেপাল আচ্ছা। দিয়ে হয় না পেনিয়ার দিয়ে হয় না অবশ্যই কারেন্সি কার্ড লাগে কারেন্সি কার্ড কি আমরা স্টুডেন্টরা পাবো কি পাওয়া কার্ড পাওয়ার জন্য অবশ্যই আপনাকে পাসপোর্ট হোল্ডার হইতে হইব আপনার যদি পাসপোর্ট বায়ারবি কার্ড থাকে স্যার আমি বলি থাকে আমি সে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি পরে যদি থাকে তাহলে আপনি বাংলাদেশের ইন্টারন্যাশনাল যে কোনো ব্যাংকে যাবেন সেই ব্যাংকে গিয়ে বলবেন একটা অ্যাকাউন্ট করবেন তারপরে বলবেন আমাকে ডুয়েল কারেন্সি কার্ড দেন ডুয়েল কারেন্সি কার্ড পাইতে একটু ঝামেলা আছে আপনি ফ্রিল্যান্সার হিসাবে আপনার ডকুমেন্ট নিয়ে যাবেন যে আমি দেখেন ফ্রিল্যান্সার ডকুমেন্ট দিবেন আপনাকে সে ডুয়েল কারেন্সি একটা কার্ড দিয়ে দিবে অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড পাইতে আরেকটা বিষয় লাগবে একজন অথরাইজেশন মানুষ লাগবে যদি কোনো কারণে আপনি মারা যান বা পাওয়া যায় না আপনাকে তাকে যেন খুঁজে পাওয়া যায় জি জি বুঝছি আচ্ছা আমি স্টুডেন্ট কি তো না স্টুডেন্ট কি নিতে পারবো আমরা আমরা হ্যাঁ, তো ধরুন বেসিক্যালি আপনার যদি 18 প্লাস হয় তাহলে নিতে পারবেন সমস্যা কি আচ্ছা, আপনি ফ্রিল্যান্সিং করেন সেই অপশনটা আপনি দেখাই তৈব জি জি হ্যাঁ প্রুফ দিতে হইব আচ্ছা ইমরান ভাই প্রশ্ন করছেন যে আপনি যখন বাইরের কাজ করবেন অবশ্যই বাইরের কার্ড দিয়ে করবেন কেন আপনার কার্ড দিয়ে করবেন বাইরের কাছ থেকে আপনি প্রমোট নেবেন আপনার পেজ তার পেজের অ্যাপ্রুভ নেবেন আপনি অ্যাক্সেস নেবেন নিয়ে এখান থেকে কাজ করবেন কাজ করে দিবেন তারে তার কার্ড সে এড করবে অথবা সে যদি বলে আপনাকে কার্ড এড করার জন্য তাহলে আপনি তাকে বলবেন সব ধরনের ইনফরমেশন আপনি আমাকে দেন আমি আপনাকে এড করে দিচ্ছি বুঝতে না পেপাল পেপাল হবে না অন্য কোনো দিক কিছুই দিয়ে হবে না পেপাল তো বাংলাদেশে অ্যাভেলেবেল না পেপাল করতে হবে আর কারো কোনো প্রশ্ন এই পর্যন্ত মোটামুটি ক্লাসটা শেষ হয়ে গেল আপনারা কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন হোমওয়ার্ক দেবেন হ্যাঁ অবশ্যই হোমওয়ার্ক হচ্ছে আপনারা প্রত্যেকে একটা পোস্ট প্রমোট করবেন যতটুকু পর্যন্ত আমি দেখাইছি ততটুকু পর্যন্ত কইরা আপনারা পাঁচটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটগুলো আমার গ্রুপে পোস্ট করে দিবেন কোথাও যদি পেপাল দিয়ে হবে না পেপাল দিয়ে হবে না G H A H E S ভাই বলেন স্যার আজকে ক্লাসটা তো পোস্ট ক্যাম্পিং তাহলে হইছে এটা হ্যাঁ পোস্ট ক্যাম্পেইন মানে তো লাস্টে কি বলছে এটা এটা কি বলছে লাস্টের এই শব্দটা কি এই শব্দটা কি প্রমোট তাইলে এটা পোস্ট ক্যাম্পেইন হইল কি তারপরে আমি প্রথম নম্বর যে শব্দটাতেই ক্লিক করছি সেটা তো প্রমোট প্রমোটে ক্লিক করেই তো কাজ শুরু করছি তাহলে ক্যাম্পেইন হইল ক্যাম্পেইন করার জন্য অবশ্যই বিজনেস ম্যানেজার লাগবে ফেসবুক পোস্ট ক্যাম্পেইন করার জন্য অবশ্যই বিজনেস ম্যানেজার লাগবে বিজনেস ম্যানেজার ছাড়া Facebook page Facebook post campaign হয় না আচ্ছা স্যার আচ্ছা। তার মানে যিনি অ্যাকাউন্ট হোল্ডার পেজে ওনার কি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আগে হ্যাঁ ম্যানেজার অবশ্যই অবশ্যই লাগবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলেই হয় না বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে হয় পিক্সেল সেট করতে হয় তারপরে বিজনেস ম্যানেজার থেকে যদি আপনি পেজ অ্যাডস ক্যাম্পেইন করতে চান তাহলে সেটা প্রথম নম্বর হচ্ছে বিজনেস ম্যানেজার লাগবে তারপরে বিজনেস ম্যানেজারের সাথে পিক্সেল সেট করা লাগবে তারপরে আপনার সেই বিজনেস ম্যানেজার ভেরিফাই করা লাগবে তিনটা সেক্টর যখন অ্যাকুরেটলি আপনি কাজ করে নিতে পারবেন তখনই আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন ওকে আর কারো কোনো প্রশ্ন আছে তাহলে তো এসব আমরা মোবাইল দিয়ে করতে পারতেছি আমাদের তো এক্সট্রা কোনো ল্যাপটপ পিসি লাগতেছে না তাই না স্যার পর্যন্ত করতে পারবেন বিজনেস ম্যানেজারের কাজ করতে পারবেন না মোবাইল দিয়ে ল্যাপটপ দিয়ে ল্যাপটপ লাগবে হ্যাঁ অবশ্যই কম্পিউটার লাগবে বুঝছি বিজনেস ম্যানেজার ফিক্সেল সেটআপ এগুলোর জন্য তো আপনার প্রফেশনাল আর আসলে স্যার অনেকে আছে যে যারা ল্যাপটপ থাকতে পারে ল্যাপটপ কম্পিউটার কিন্তু ইউজ করে কখনো ওরা ওদের জন্য কি করবেন আপনি ল্যাপটপ কিনবেন কিনে ইউজ করা শিখবেন সমস্যা কি ধরেন যেমন আমার কথা বলি আমার কাছে ল্যাপটপ আছে কিন্তু আমি ইউজ করতে পারি না এমনি নরমালি একটু ইউটিউব দেখি নাহলে ফেসবুক স্ক্রল করে এগুলো কিন্তু অন্য সব কাজ আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্নটা আসলে হ্যাঁ, যে প্রশ্ন করছেন এই প্রশ্নটা কতটুকু মানসম্মত প্রশ্ন করছেন আপনি নিজেই প্রশ্ন করেন নিজের আপনি আপনাকে আমি বুঝাইতে পারি না আমি বলতেছি ধরেন আমার কাছে ল্যাপটপ আছে কিন্তু অনেক বেসিক কাজ থাকে কম্পিউটারের ওগুলো কিন্তু আমরা জানি না ওগুলো কি এখন জানার দরকার নাই আপনি তো আপনি যদি ইন্টারনেটের কাজ জানেন সেটা আপনার দরকার আপনি বেসিক অন্যগুলো তো জানা আপনার জন্য জরুর না আপনি অন্যগুলো জানতে হলে বেসিক কম্পিউটারের কোর্স করবেন গ্রাফিক্স ডিজাইনের কোর্স করবেন পাওয়ার পয়েন্টের কোর্স করবেন তারপরে এক্সেলের কোর্স করবেন ক্ষেত্রে থেকে শুনছি ফ্রিল্যান্সিং করার জন্য নাকি বেসিক কম্পিউটার জানতে হয় সেই জন্য এই জিনিসটা জিজ্ঞেস করতে যেগুলো জানার প্রয়োজন হয় আপনি কোর্সের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে অবশ্যই আপনি দেখবেন ক্লাসে ক্লাসে এগুলো দেখানো লাগবে দেখাইমো আমি যেগুলো লাগবে যেগুলো ছাড়া আপনার ফ্রিলান্সিং হবে না সেগুলো আপনি পাবেন এমনিতে ধন্যবাদ সপ্তাহে কতদিন হবে সপ্তাহে দুই দিন প্রতি রবিবার এবং বুধবার তবে দুঃখিত সামনের রবিবারে ক্লাস নিতে পারবো না ঠিক আছে আর ক্লাস হবে আগামী বুধবারে ইনশাল্লাহ তাইলে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ক্লাসটা আপনারা ইউটিউবে পাবেন ইনশাল্লাহ আমি ক্লাসটা আপলোড করে আপনাদের লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে দেখবেন আর আপনারা সবাই অবশ্যই হোমওয়ার্ক জমা দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম